হ্যালো সবাইকে হার্নিংস মাস্টারের আজকের নতুন ভিডিওতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা পাই নেটওয়ার্কের কিছু আপডেট সামান্য কিছু আপডেট এসছে আপনারা জানেন পাই নেটওয়ার্ক ইদানিংকালে খুব কম আপডেট পাওয়া যাচ্ছে তবে তার মধ্য থেকে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে যেটুকু আপডেট আমরা পাচ্ছি সেটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আপলোড হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর সেই সাথে সাথে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যুক্ত হয়ে থাকতে পারেন টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানেও চাইলে যুক্ত হতে পারেন এসব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন তো পাই নেটওয়ার্কের যে আপডেটটা আজকে আমরা দেখতে চলেছি এর খুব সামান্য অংশ দেখব আমাদের মেইন এখন যেটা আমরা পাই নেটওয়ার্ক নিয়ে সবাই মোটামুটি যারা পায়োনিয়ার্স আছি আমরা যারা পাই মাইনিং করছি আমরা মোটামুটি সবাই কেওয়াইসি ব্যাপারটা নিয়েই জানতে বেশি আগ্রহী আমার মনে হয় এই জন্যে আমি কেওয়াইসি সংক্রান্ত যেটুকু লেখা পাই কোর্টিম থেকে লিখেছে সেটুকু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি আপনারা পাই অ্যাপসটাকে ওপেন করলে দেখতে পাবেন পাইয়ের যে মেইন অ্যাপস যেটা মাইনিং আমরা করছি যে অ্যাপসটা দিয়ে এটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন এখানে ইন্টারফেসটা পরিবর্তন করা হয়েছে এখানে লেখা আছে Pi network update tech and product এখানে টেক আপডেট নামে একটা আপডেট দেওয়া হয়েছে এই আপডেটটার ভেতরে আমরা যদি একটু যাই এখানে কেওয়াইসি সম্পর্কে বেশ কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে আমাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা যেন ডিজাপেয়ার না হয়ে যাই সেই লক্ষ্যে পাই কোর্টুইন থেকে এখানে কিছু আপডেট তুলে ধরা হয়েছে আমরা একটু সেটা দেখতে চেষ্টা করব এখানে তারা এই আপডেটটা শুরু করেছে পাই কেওয়াইসি অ্যাপ্লিকেশন এই শিরোনামে তো এখানে প্রথমে লিখেছে এনহ্যান্সড পাই কেওয়াইসি অ্যাপ স্কেলেবিলিটি স্কেলেবিলিটি আমরা পায়ের এই আজকের আপডেটটা দেখব তবে তার সাথে সাথে আমি আরেকটা নোটিশ মাঝখানে একটু আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা ভিডিওর শেষের দিকে আজকে আরেকটা মাইনিং অ্যাপস নিয়ে আলোচনা করব এই মাইনিং অ্যাপসটা সম্পর্কে এর আগেও আমি একটা ভিডিও তৈরি করে আমার চ্যানেলে পাবলিশ করেছি অনেকে যুক্ত হয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই যে নতুন যে মাইনিং অ্যাপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন বললে ভুল হবে এটা বেশ কিছুদিন হলো মার্কেট এসছে দু হাজার বাইশের সেকেন্ড কোয়ার্টার এটা মার্কেট এসছে এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে কেন হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব আর সে সাথে সাথে আমার মনে হচ্ছে যে পাই থেকে এটা এক একটু বেটার যদি এটা ঠিকঠাক সময় মতো লঞ্চ করে যায় তাহলে মনে হচ্ছে পাই থেকে এটা একটু বেটার আপনারা চাইলে এটাতে জয়েন করে থাকতে পারেন এমনকি মার্কেটে এমন কথাও শোনা যাচ্ছে যে যে আমরা আজকে যে নতুন মাইনিং অ্যাপসটা শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপসটার যে টোকেনটা রয়েছে এস বিটি বিটিসিএস এটা হচ্ছে এমনও হতে পারে যে একটা ইথারিয়ামের সমান প্রাইস হতে পারে এরা যে টোকেনটা দিচ্ছে এই টোকেনটারও সাপ্লাই খুবই খুবই কম হতেও পারে এখানে মিরাকেল কিছু ঘটেও যেতে পারে আপনারা এখানে যুক্ত হয়ে থাকতে পারেন সেই সাথে সাথে এই মাইনিং অ্যাপসটা আপনাকে ইনস্ট্যান্ট বিটিসি আর্নিংয়ের সুযোগ দিচ্ছে এবং সেটা ইনস্ট্যান্ট উইথড্র করারও সুযোগ আপনাকে দিচ্ছে তো এটা আমরা ভিডিও শেষের দিকে দেখব এখন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক থেকে এখানে লিখেছে প্রথম পয়েন্টে দ্য ইনফ্রা structure supporting the uh, PyKYC application was refined throughout the month based on ongoing KYC analytics The change reduce the loading time for the future and improvement the speed at uh, which applications are processed by the automated features in the app বলেছে যে পাই নেটওয়ার্কের যে মান্থলি কেওয়াইসি যে প্রসেসটা রয়েছে এটাকে এটা নিয়ে আরও চিন্তাভাবনা করা হচ্ছে এটাকে আরও প্রোগ্রেস করা হচ্ছে যেন পাই নেটওয়ার্কের কেওয়াইসি কমপ্লিট হওয়ার যারা আপনারা যারা মার্কেট প্লেসের খবরাখবর রাখেন তারা হয়তো জানবেন যে অনেকে কেওয়াইসি সাবমিট করছে কিন্তু তাদের অনেক সময় লেগে যাচ্ছে কেওয়াইসির রেজাল্ট আসার জন্যে সাকসেস রেজাল্ট হোক বা ডিক্লাইন রেজাল্ট হোক যেটাই হোক আসার জন্য অনেক দিন লেগে যাচ্ছে তো এইটার উপরে পাই কর্তৃম কাজ করছে যেন এইটা যদি দ্রুত হয় তাহলে পেছনে যারা আছে যারা এখনও কেওয়াইসির জন্য স্লটটা পায়নি তারা হয়তো খুব দ্রুত কেওয়াইসি স্লট পাবে এখানে দ্বিতীয় পয়েন্টে তারা লিখেছে improved by KYC app security further লিখেছে developed and released additional security feature আপনারা ইতিমধ্যে দেখেছেন পায়ের যে ব্রাউজার আছে পায়ে যে অ্যাপস রয়েছে এখানে সিকিউরিটি ফিউচার ফিচারটা অনেক ডেভেলপ করা হয়েছে আমরা যারা এর আগে মোবাইল ভেরিফিকেশন করতে পারছিলাম না ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারছিলাম না তারা এখন ইজিলি ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিতে পারবেন আপনার আপনি যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না করে থাকেন তাহলে পাই ফোন ভেরিফিকেশন নিয়ে আমার একটা ভিডিও আছে এটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আমি চেষ্টা করবো এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দিতে দেন নিচে আরেকটা পয়েন্ট আছে এখানে তারা লিখেছে made KYC application available many more pioneers the daily rate at which KYC application slots are distributed encouraged throughout the month and the number of daily invitations to submit PyKYC application is no more than 100 times greater than at the start of May এটা বলেছে যে মেতে যেটা শুরু হয়েছিল মেতে যখন কেওয়াইসিটা শুরু হয় তখন যে গতিতে কেওয়াইসি হচ্ছিল এখন তার থেকে অনেক বেশি গতিতে অর্থাৎ একশোর বেশি গতিতে কেওয়াইসিটা কিন্তু এখন করা যাচ্ছে আমরা আশা করতে পারছি যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা যারা এখনও কেওয়াইসি করতে পারিনি আমরা হয়তো সুযোগ পাবো তবে এটা কনফার্ম থাকুন আমি মার্কেট থেকে আমার বিভিন্ন পরিচিত জনদের কাছ থেকে সঠিক তথ্যটা পেয়েছি যে আসলে পায়ের কেওয়াইসি হচ্ছে এবং আপনারা অনেকে জিজ্ঞেস করছেন লিস্টিং কবে হবে লিস্টিংটার ব্যাপারে কেউ বলতে পারে না এটা হচ্ছে মার্কেট প্লেসের উপরে নির্ভর করবে ইউজার যত বেশি হবে লিস্টিং হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে যেহেতু পাই এখনও নিজস্ব সোয়াপ নিয়ে আসার কথা ভাবেনি তাই এখনই আমরা পাইটাকে সোয়াপ করতে পারবো না যখনই কোনো এক্সচেঞ্জে লিস্টেড হবে আমরা খবর জানিয়ে দেবো এই খবর সবার আগে পেতে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন দেন নেক্সট পয়েন্টে তারা লিখেছে encouraged Pi KYC application throughput the speed at which an application is reviewed encourage throughout the month the rate of false negative also declined allowing allowing more applications to be correctly approved while core team works on uh, reprocessing the false negatives by false negatives uh, we mean application that should have been approved but where initially marked as negative এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যারা আপনারা পায়ের জন্য কেওয়াইসি স্লট পেয়েছিলেন এবং আবেদন করেছিলেন আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন যে আপনাদের কেওয়াইসিটা নেগেটিভ হয়েছে এখানে চিন্তার কিছু নেই নেগেটিভ হওয়ার পর আপনি হয়তো নতুন করে এখনও সুযোগ পাননি আপনি অপেক্ষা করছেন সুযোগ কবে পাবেন এটার জন্য চিন্তার কিছু নেই আপনার ওই অ্যাপ্লিকেশনটাই কোড টিম আবার রিভিউ করবে এবং আশা করা যাচ্ছে সেটাই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আজকে পায়ের যে কে সংক্রান্ত পর্যন্ত টোটাল আপডেট এবং আপনারা যখন প্রশ্ন করেন যে কবে পাবো আমি এখনও পাইনি কেন এটা অপেক্ষা করতে হবে কারণ অনেক বড় কমিউনিটি এই কমিউনিটিকে তারা স্লটে স্লটে ভাগ করে কেওয়াইসির সুযোগ দিচ্ছে তবে আমি আপনাদেরকে কনফার্ম করছি যে কেওয়াইসি হচ্ছে পাইয়ের পাই শেষ হয়ে যায়নি বা স্ক্যাম করেনি কেওয়াইসি হচ্ছে অপেক্ষা করুন আপনি কেওয়াইসির সুযোগ পাবেন কেওয়াইসি করার পরে আপনার কয়েনগুলো আপনার ওয়ালেটে চলে যাবে দেন যখন লিস্টের হবে ওয়ালেট থেকে আপনি ট্রান্সফার করে সেল করে প্রফিটটা বুক করতে পারবেন তো এরপরে আমরা চলে যাব আজকের যে সাতোশি নামক সাতোশি বিটিসিএস নামক যে নতুন একটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম সেই প্রজেক্টটাতে এই প্রজেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এখানে শেয়ারে যাবেন না আর সম্ভব হলে খুব সমস্যা না হলে প্রজেক্টটাতে জয়েন করবেন কারণ এই টোকেনটা খুবই খুবই কম সাপ্লাই আমি যদি আপনাদেরকে একটু দেখাই এবং এটা খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে ডিসেম্বর দুই এটা মার্কেটে লঞ্চ করে যেতে পারে আর এটা কেন এত ভালো প্রজেক্ট আমি বলছি সেটা একটু আপনাদেরকে দেখাবো আর বিটকয়েনের সাথে কিছু সাদৃশ্য আছে একটু চলুন অ্যাপসটাতে ঘুরে আসি মাইনিং অ্যাপসটাতে আমি সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিভাবে কি করবেন ডিটেলসে দেখানো আছে আমার আরও একটা ভিডিওতে সেটা একটু আপনারা দেখে নেবেন আমার চ্যানেল থেকে আর এখানেও আমি মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটু হোয়াইট পেপারটা যদি আমি যাই একটু নিচের দিকে আমি যেটা বলছিলাম যে কেন এই প্রজেক্টটা খুবই আমার কাছে ভালো মনে হলো খুব ইন্টারেস্টিং মনে হলো এবং ইম্পর্টেন্টও বটে সেটা একটু নিচের দিকে যদি আমি একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি তাদের যে হোয়াইট পেপার আছে হোয়াইট পেপারের একটা জায়গায় তারা এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট লিখেছে আমি ইউটিউবে অন্যান্য বেশ কয়েকজন ইউটিউবারের ভিডিও দেখলাম তারা বলেছে যে এই প্রজেক্টটা সাতোশী নাকামতোর সেকেন্ড প্রজেক্ট সাতোশী নাকামতো সম্পর্কে যারা না জানেন আপনারা একটু জেনে নেবেন অনলাইন ঘাটাঘাটি করে যাকে বলা হয় বিটকয়েনের জনক অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির জনক যাকে বলা হয় সাতোশী নাকামতো তার সেকেন্ড প্রজেক্ট তবে এটার সাথে আমি একমত নই এবং এখানে এই বিটিসিএসের কোর্ট কোড টিমও সেটা বলছে না তারা এখানে বলেছে is does not matter who change the world এটা মানে কিছুই যায় আসে না যে পৃথিবীটাকে কে বদলাচ্ছে what matters is that the world has change ব্যাপারটা হচ্ছে পৃথিবী পরিবর্তন হচ্ছে what is clear is that we are not Satoshi Nakamoto এটা পরিষ্কার যে আমরা সাতোশী নাকামতো নয় nor do we know Satoshi Nakamoto বা কোনোভাবেই আমরা সাতোশি নাকামতো হতেও চাই না এখানে বলেছে we are just a group of people who follow Satoshi Nakamoto's idea বলেছে আমরা একটা সংখ্যার মানুষ যারা সাতাশি নাকামতোর যে আইডিয়াটা ছিল অর্থাৎ বিটকয়েন যখন তিনি মার্কেটে নিয়ে আসলেন তিনি বা তারা যখন মার্কেটে নিয়ে আসলেন তখন তাদের যে আইডিয়াটা ছিল যে আইডিয়াটা নিয়ে তারা বিটকয়েনকে নিয়ে এসেছিল সেই আইডিয়াটা ফলো করছে তারা willing to be ordinary for the sake of greatness বলেছে যে আমরা শুধু সেই জায়গাটাকে ফলো করে আমরা যে বিটকয়েন যেভাবে মার্কেটে এসেছিলো সেই জায়গাটাকে ফলো করে একটা কয়েন বা টোকেনকে আমরা মার্কেটে নিয়ে আসার চেষ্টা করছি এবং এই কয়েন বা টোকেনটা এত দ্রুত এগিয়ে যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না এখানে যদি তাদের হোয়াইট পেপারটা আপনারা একটু মন দিয়ে পড়েন এখানে একটা ব্যাপার দেখুন the test net and the technical white paper will be launched in first quarter two thousand twenty two অর্থাৎ দু হাজার বাইশের প্রথম কোয়ার্টারে তারা হচ্ছে তাদের যে টেস্ট নেট ছিল এবং যে হোয়াইট পেপার ছিল এটাকে লঞ্চ করেছিল and the official main net will be launched in second quarter of দু হাজার বাইশ তার কয়েক মাসের পরে মানে দু হাজার দ্বিতীয় কোয়ার্টারে কিন্তু তাদের মেইন নেটটা লঞ্চ হয়ে গেছে এখন আমরা যদি দেখি এটা কবে নাগাদ মার্কেটে লঞ্চ হতে পারে এখানে কিন্তু তারা সেটাও বলে দিয়েছে এই এই জায়গাটা একটু ভালো করে ফলো করবেন তাহলে আপনাদের আগ্রহটা এই টোকেনটার উপরে বাড়বে কেন আমি এই টোকেনটা নিয়ে খুব চিন্তাভাবনা করছি এটা আপনারা বুঝতে পারবেন এখানে তারা লিখেছে the airdrop mining cycle is about two years and is expected to end the December twelve two thousand বাইশ অর্থাৎ তার একটা ডেটও কিন্তু দিয়ে দিয়েছে মাইনিং শেষ হয়ে যাবে ডিসেম্বর দু হাজার বাইশের ডিসে দু হাজার বাইশের ডিসেম্বর মাসের বারো তারিখে অর্থাৎ আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা মার্কেটে লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আরও যথেষ্ট কারণ আছে এই টোকেনটা যে খুব ভালো সেটা বোঝার জন্য আপনারা যারা মোটামুটি কয়েন বা টোকেন ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা জানবেন যে টোটাল সাপ্লাইটা কিন্তু একটা টোকেন বা কয়েনের প্রাইসের উপরে মারাত্মক ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ফেলে এমনকি প্রাইস আপ হওয়ার জন্য এটা বেশ বড় ধরনের একটা কারণ কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টোকেনটা কিন্তু মার্কেটেই আসছে two only two point one billion যে টোটাল সাপ্লাই সেটা নিয়ে মার্কেটে আসছে এরপরে টোকেনের বার্ন হবে অনেক কিছু হবে টোকেন কমবে তাহলে মাত্র কিছু টোকেন কিন্তু মার্কেটে থাকবে এখানে মাত্র two point one billion token মার্কেটে ট্রিলিয়ন ট্রিলিয়ন কয়েন নিয়ে আপনারা জেনে থাকবেন অনেক কয়েন মার্কেটে আসছে টোটাল সাপ্লাই নিয়ে সেখানে এই টোকেনটা কিন্তু মাত্র টু পয়েন্ট ওয়ান বিলিয়ন এখানে টোকেন নিয়ে নিয়ে মাত্র মার্কেটে আসছে এবং এখানে আপনার অপরচুনিটি রয়েছে বিটিসি মাইনিং করার আপনি যদি রেফার করতে পারেন তাহলে এইখানে আপনার বিটিসি ব্যালেন্সটা যোগ হবে এখানে যখন zero point triple zero one হবে আপনার ব্যালেন্স তখন আপনি এটাকে সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন তার জন্য আপনাকে রেফার করতে হবে সে রেফার করলে আপনার মাইনিং স্পিডও বিটিসিএস বিটিসি সাতাশির মাইনিং স্পিডটাও বাড়বে এবং সাথে সাথে আপনি এখানে বিটিসি আর্ন করতে পারবেন তো এইখানে আপনার কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব এই মাইনিং অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিব আপনার সেই অ্যাপসে ক্লিক করে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনারা জাস্ট এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন এই জায়গাটাতে মাইনিং লেখা এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আমার এখানে দেখুন এখন কিন্তু মাইনিং চলছে কিন্তু আপনার প্রথমে মাইনিং এরকম চলবে না এখানে এই জায়গাটা আপনার থাকবে মাইনিং এখানে লেখা থাকবে এটা অস্বচ্ছ থাকবে এখানে আপনি ক্লিক করার পরে আপনাকে এখানে প্রথমে ফেস ভেরিফিকেশান করুন ফেস ভেরিফিকেশান আইডি ভেরিফিকেশান করার পরে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে আপনি হচ্ছে এখানে অটোমেটিক্যালি মাইনিং শুরু হয়ে যাবে এবং এটা একবারই মাইনিং শুরু হবে আর বন্ধ হবে না আপনাকে বারবার মাইনিং অন করতে হবে না শুধু চব্বিশ ঘন্টা একবার এখানে আসতে হবে আর আপনাকে এই জায়গাটাতে রিসিভ বিটিসিএস এই জায়গাটাতে ক্লিক করে আপনার যে মাইনিং যে রিওয়ার্ডটা হয়েছে সেটাকে ক্লেম করে নিতে হবে আপনার সেই রিওয়ার্ডটা এখানে যুক্ত হয়ে যাবে এই হচ্ছে কাজ এখানে আর কোনো কাজ নেই এবং এর ইন্টারফেসটা দেখুন এই ইন্টারফেসটা কিন্তু একটা অন্যরকম ইন্টারফেস আমার মনে হচ্ছে যে অ্যাপসটা খুব ভালোতে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন কাজ করতে পারেন মাইনিং করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আশা করছি